ওরে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশি বানাইছে কোন মিস্তরি দেহ নামের আজব মেশি বানাইছে কোন মিস্তরি দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্তরি কোন থিওরি করছে তৈর কোন দেশে তার ফ্যাক্টরি কোন মিস্তরি কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্তরি দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মেস্তরি দেশহীন আপন মনের দক্ষ হাতের চাবিতে হাসি খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে চলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে হাসি খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে আজব মেশিন নইরা কার দেখে তার কারিগরি হাইরে আজব মেকার নইরা কার দেখে তার কারিগরি দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্তরিয়া দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্তরিয়া জানতে চাইলে মেশিন তথ্য গুরুর সঙ্গ ধর ভবরঙ্গ সাঙ্গ করে খুঁজে লও সেই মহাজন জানতে চাইলে মেশিন তথ্য গুরুর সঙ্গ ধর ভবরঙ্গ সাঙ্গ করে খুঁজে লও সেই মহাজন ভাই ভইল না মন যে জন পারের কান্দারি হাইরে রূপের নেশায় হইল না মন যে জন পারের কান্দারি দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্তরি হা দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্তরি কোন থিওরি করছে প্রয়োগ গৌরী দেহ নামে রাজব মিষ্টি বানাইছে কোন মেস্তর